মানে লাগে বন্ধ খেলবো যে যখনই ইয়ের পানিতে ভিজবো তখন আগে প্রথমে শুকনা বেলা খেলবো ওইটার সময় আছে একটা আগে সকালবেলায় ভিজবো না ভিজবো পরে শেষের দিকে ধরে না favorit